আমার নবী যখন তারা খিদা লাগত নবীর জিব্বার সাথে জিব্বা লাগিয়ে তাদের পেটের ক্ষোধা মিটাত তাদের মনে কোনো দুঃখ আসলে নবীর চেহারা থেকে তাদের দুঃখ মিটাত হাসান হোসাই আমার নবীর এত আদর ছিলেন নবী যখন মেহরাবে বয়ান করতেন হজরত হাসান দৌড়ে এসে মেহরাবে নবীর পাশে এসে বসে যেতেন আর আমার নবীও হাসাইকে পাশে বসাই রাখতেন একবার হাসাইন এভাবে বসে গেল তখন আমার রসুল এই কি করতেছেন একবার মানুষের দিকে তাকান একবার হাসানের দিকে তাকান আমার রসুল এভাবে তাকায়া সাহাবিদেরকে বলতেছে যে আমার পাশে যে বসে আছে আমার নাতি হাসান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 মাসি হত্যার ব্যাপারে ফতোয়া জিজ্ঞেস করতেছে ওকদ কতালু ইবিনা বিনতি রাসুলিল্লাহি সাল্লাম অথচ তাদের ইরাকের মাঠে আমার নবীন কলিজার টুকরা ইমাম হুসাইনকে তারা শহীদ করে ফেলেছে আবদুল্লাহ বিনের আফসোস করে বলেছিলেন আরে হেরম শরীফে বসে মশা মারার ফতোয়া নিচ্ছ আর তোমরাই তো ইমাম হুসাইনকে সিটি নিয়ে ডেকে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 আমার রাসুল বলেন আসহাবি কান্ড আমার সাহাবিরা হলো তোমাদের জন্য নক্ষত্রের মতো চলব সোহান আমার রাসুল আরো বলেন আসহাবি তোমরা আমার সাহাবিদেরকে গালি দিও না আমার সাহাবিরা আমার ডানে থেকে বামে থেকে যুদ্ধ করেছে যুদ্ধের ময়দানে সন্তানকে তিন বানিয়েছে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 সে ওখান থেকে একটু শুনছে সে আর একটু বাড়াই আর একটু করে বলছে আর জনে সেখান থেকে শুনে আর একটু পিস বাড়াই আর একটু মজা করে বর্ণনা করছে এই কথাগুলো কোরআন হাদিস থেকে অনেক দূরে চলে যায় বুঝেন নাই কারণ কিতাবগুলো পড়ার সময় কয়জনের আছে একজনের বলে একটা বাচ্চা হয়েছে বাচ্চাটা করবে কালো একজনে গিয়ে বলতেছে ভাই ওদের করে একটা বাচ্চা হয়েছে খুব কালো বলে কিরকম বলে কাকের মতো